ওয়াজ এবং কিরাত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন Abu Bakar media LP two চ্যানেলটি এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জমে হৃদয় গভীরে তুমি আছি মানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জন হৃদয় গভীরে আমি তোমার গৌরব অন্য কারণ আমি তোমার গৌরব অন্য কারণ আলিমুল গরিব رم بانہ آئی گوئی تھی آل کم بانہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ تمہیں اسمان تو جو تو হৃদয় গভীরে আমি তোমারই গরম অন্য কারণ আমি তোমার গরম অন্য কারণ আলিমুল গরিব তুমি মালিক রব্বানা আলিমুল গরিব তুমি মালিক রব্বানা আল্লাহ আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচাব না প্রতিদিনে অতি করে জড়িয়ে রাখো গো জন্নতি ফুল দিও গো আগুনে ফেলে দিও না people going to me Malik Rabbana Alimul going to me Malik Rabbana Allahu Allahu Allahu Allah Allahu Allahu Allahu Allah الله الله الله الله channel Abu Akkar media helping Abu Akkar media helping two চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজকে নিয়মিত লাইক করবেন কমেন্টস করবেন ও শেয়ার করবেন যাতে আপনারই মতো আপনারই বন্ধুবান্ধব এই প্রফেশনাল ভিডিওর হাত থেকে যাতে বঞ্চিত না হয়